কিন্তু মোহরম মাসকে রাসুসলাম বলেছেন এটা আল্লাহর মাস ইমাম মুসলিম হাদিসটা কুট করেছেন আপনি হাদিসটা ছাব্বিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মানে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ দুই হাজার ছয়শ ছিচল্লিশে আপনি হাদিসটা পেয়ে যাবেন তিনি তার কিতাবু সালা কিতাবু সিয়াম চোদ্দ নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর পরিচ্ছদে গিয়ে হাদিসটাকে এনেছেন তিনি বলছেন যে কালা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আফদাল সিয়াম বাদা রামাদানা শাহরুল্লাহ মোহারম হাদিসটা এই ভাষায় আছে যে রমজান মাসের পরে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মহরম মাসের সিয়াম এই এই কথাটা বলতে গিয়ে এখানে আল্লাহর রসুল সাল্লাহাম বলেছেন শাহরুল্লাহিল মহরম আল্লাহর মাস মহরম এটাতে কিভাবে মর্যাদা বেড়ে গেল বেড়ে গেল আপনি বলেন আপনার যদি ইঙ্গিত করে দেওয়া হয় তখন আপনার বিবেক খুলবে কোরআন মর্যাদাপূর্ণ কি মর্যাদাপূর্ণ নয় হাদিসও মর্যাদাপূর্ণ কিন্তু হাদিস কি কোরআনের মর্যাদা আসতে পারবে কেন আসতে পারবে না কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ কার কালাম আল্লাহর কালাম যখনই আপনি বলছেন এটা আল্লাহর কালাম মর্যাদা অটোমেটিকলি বেড়ে গেল যখন বলা হবে বাইতুল্লাহ আল্লাহর ঘর তখন এটার মর্যাদা আপনার কাছে কতটা বেশি অনেক বেশি বাইতুল্লাহকে কাবা ঘরকে আল্লাহর ঘর বলা হয় তার মানে আপনার আমার কাছে কতটা মূল্যবান পুরা পৃথিবী একদিকে কাবা ঘর একদিকে তাই নয় তাহলে আল্লাহর সাথে যখনই কোনো কিছু লেগে যাবে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায় যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কি বলা হয়েছে নবীউল্লাহ বা উল্লাহ আল্লাহর রসুল যখনই আল্লাহর সাথে লেগে গেছে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে গেছে মোহাম্মদ থেকে তিনি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়ে গেছে পুরো পৃথিবী একদিকে রাসুল একদিকে তেমনি এই বাতিলপন্থীরা কিন্তু এইভাবে মানুষকে ধোকা দিতে চায় তখন তাদের পীরকে মর্যাদাবান করার জন্য বলছে অলিউল্লাহ আল্লাহর অলি যখনই আল্লাহর সাথে অলি লেগে যাবে তার মানে কি আপনি অটোমেটিকলি তাকে সম্মান করবেন কারণ আপনি জানেন যার সাথে আল্লাহর লিঙ্ক আল্লাহর নাম লেগে যাবে সে এমনিতেই মর্যাদাবান এই জন্য তারা আপনাদেরকে ধোকা দেয় এ হচ্ছে আল্লাহর অলি এই যখনই আল্লাহর অলি নেওয়া হয় তার নামের কারণে কিন্তু আপনার মধ্যে প্রশান্তি আসে নাই এই যে আল্লাহর অলি বলা হয়েছে আল্লাহ শব্দটা জুড়ে দেওয়া হয়েছে আপনার অর্ধেক নোম ওখানে গলে গেছে আল্লাহর অলি ভয় পেয়ে গেছেন আপনি কিন্তু আল্লাহর অলি প্রত্যেকটা মুসলিম আপনারা যদি নিজেকে আল্লাহর অলি না ভাবেন আপনি একটা জান্নাতে যেতে পারবেন কারণ আল্লাহ বলছেন জান্নাত কেবল আমার অলিদের জন্য আমার শত্রুদের জন্য আমি জান্নাত রাখি নাই এখন আপনি যদি জান্নাত যেতে চান আপনাকে আল্লাহর অলি হতে হবে নাকি অলির পা ধরতে হবে আপনাকে আল্লাহর অলি হতে হবে কারণ আল্লাহ বলছেন আমার অলিদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি আমার অলি ছাড়া আমার বন্ধু হওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না আমরা কি আল্লাহর বিপক্ষে যাবো না আল্লাহর পক্ষে যাবো আল্লাহর পক্ষে গিয়ে আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে এই জন্য প্রত্যেকে নিজেকে আল্লাহর অলি ভাবতে হবে অতএব আপনারা প্রত্যেকে সম্মানিত যখনই কোনো ব্যক্তি বলবে আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে ওর মতন সম্মানিত আর একটাও নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ বলছেন আল্লাহ যে এক এটা আল্লাহ ছাড়া আর সম্মানিত ফেরেশতারা ছাড়া আর মানুষের মধ্যে জ্ঞানীরা ছাড়া আর কেউ জানে না আর আপনি যখন বলছেন আমি জানি আল্লাহ এক তার মানে আল্লাহ বলছেন কা ইমাম বিল কিস তুমি জ্ঞানের পরিপক্কতার মধ্যে রয়েছে এটা হচ্ছে আল্লাহর অলি হওয়ার দাবিদার তাল্লা আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার নামের সাথে যখন মহারমকে শাহরুল্লাহ বলে দেওয়া হয়েছে আল্লাহর মাস অটোমেটিকলি মহারমের মর্যাদা বেড়ে গেছে